ঠিক আছে এগুলো সাইটের নাম সাইটের নাম ব্লগস ওয়েবসাইটের নাম দেওয়া তো দরকার নাই এগুলো শীত বড় বানাইলে যে বায়ের হ্যাঁ, খুশি খুশি হবে না এত ওরা হিজিবিজি লাগাবে ওকে এক সেকেন্ড আচ্ছা। এখানে তো আপনি মনে হয় না আমাকে ইয়ের অ্যাক্সেস দিয়েছেন এডিটরের অ্যাক্সেস দিয়েছেন আপনি জাস্ট শেয়ারের এক ভিউ দেখার অপশন দিয়েছেন তো সেই জন্য না লিঙ্ক ওপেন হবে কিন্তু আমি এখানে টাইনে টুনে কিছুই দেখতে পারবো না ওকে দেখি তারপরে কি হয়েছে এটা হচ্ছে স্ক্রিনশট এটা হচ্ছে লাইভ লিঙ্ক পোস্ট লিঙ্ক এক সেকেন্ড হ্যাঁ পোস্ট লিঙ্কে আমি ক্লিক করি এগুলো সবগুলোই প্রোফাইল ব্যাকলিং করছেন না ওকে এই যে পান্নাগুলো এবার পেয়ে গেছেন তো ঠিক আছে এরকম না করে হাইরা মানে এখানে পোস্ট করে তারপরে আপনি দিবেন এটা তো আপনি আর্টিকেল সাইটে করেন না এটা প্রোফাইল ব্যাকলিং সাইটে তো করেন না এটা করছেন web two point zero backlink সাইটে করছেন এটা এটা তো ব্লগ পোস্টিং না বা ইয়া প্রোফাইল ব্যাকলিং না এটা হচ্ছে আপনার ওয়েব টু পয়েন্ট জিরো এটা হচ্ছে ওই যে বিভিন্ন ওয়েবসাইটের ভিতরে কাজগুলো করছেন এটা তো হলো না ঠিক আছে আপনি আপনাকে আমি এরপরে আরেকটা শিট দিছিলাম গ্রুপের ভিতরে ওইটাতে এগুলো সবগুলো profile backlink blog posting blog site এটাতে বলা হয় আপনার ওয়েব টু পয়েন্ট জিরো এখানে আপনি ওয়েব টু পয়েন্ট জিরো সাইটগুলোতে আপনি প্রোফাইল ব্যাকলিং করছেন কিন্তু আসলে একজাক্টলি এটা web two point zero site ঠিক আছে তো সবগুলো তো মনে হয় সহজ পাইছেন তো মাইটা দিয়েছেন শর্টকাট পদ্ধতি হ্যাঁ বুঝতে পারছি সবগুলো প্রোফাইল ব্যাকলিং সাইট ওকে আমি দেখাচ্ছি সমস্যা নেই আমি কোনো ধরেন আমি যে সাইটগুলো লিস্ট দিছি ওগুলো মাথা থেকে জেরে ফেলে দেন হ্যাঁ আমরা আপাতত একদম ধরেন প্রোফাইল ব্যাকলিং সাইট লিখে সার্চ করি প্রোফাইল ব্যাকলিং সাইট লিস্ট দুই হাজার বাইশে ধরলাম এবার আমরা যে কোনো একটা সাইটে যাব আপনিও যান নাই আমিও যাই নাই ঠিক আছে একদম সিম্পল দেখি করা যায় কেন দুইটা না করতে পারলে তিনটা করা যাবে এগুলো করতে করতে আপনি যখন ই হয়ে যাবে এগুলো মুখস্থ হয়ে যাবে ওকে আমি এগুলো হচ্ছে ব্লগস ব্লগসগুলো না এটা দেখি স্পন্সার প্রিমিয়াম প্রোফাইল ব্যাকলিং এটা দরকার নাই profile backlink creation site okay এগুলো আমরা ইউজ করতে পারি ওকে এটাতে যাই আরও দেখি কোনটা কোনটা যাওয়া যায় এটা classified at post okay about me এটাও না এটাতে যাইতে পারি দুইটাতে যাই দেখি কোনটাতে করা যায় ওকে এখানে একটা পাইলাম তো এখানে আমি ইয়া করি লংয়ে ক্লিক করি চল্লিশ ভিডিও সাইট এগুলো আবার ওকে যেটা আগে হবে সেটাই কাজে লাগবে ওকে আমি আমার একটা জিমেল ওপেন করি ওকে জিমেল এটাই আমি ওপেন করলাম এটা হচ্ছে ফটো এটা হলো ফটো সাইট ফটোর জন্য এটা সাইট ওকে দুইটাতে করে দেখি যেটাতে হয় sign up for free click করি ওকে ফার্স্ট নেম সমস্ত কিছু দিয়ে দিলাম এবার আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম একটা ধরেন ইউআরএল আমার জিমেলটা এখানে দিয়ে দিলাম last name city address postal code হ্যান ত্যান এটা হচ্ছে আমার পাসওয়ার্ড পাসওয়ার্ড দিলাম এবার ক্যাপচার করুন করি ক্রিয়েট সেভ ওকে এটাতে আপাতত হতে থাকুক আমরা নেক্সটে যাই সাইন আপে ক্লিক করি আরেকটাতে দেখি এটাতে কি প্রবলেম এটাতে ডাইরেক্ট জিমেল দিয়ে ঢুকা যাবে ওকে আর কোনো সিস্টেম আছে লগ ইন অলরেডি ওকে আমরা গুগল গুগলে ক্লিক করি কন্টিনিউ ইমেল অ্যাড্রেস ওকে এখানে আমাদের মেল অ্যাড্রেসটা দিই পাসওয়ার্ড একটা দিয়ে দিলাম আপাতত সাইন আপে ক্লিক করি ওকে পাসওয়ার্ডে নিতে আছে না okay email already use okay you are এত প্লিয়ন account has been created register email address এত click continue next finish editing profile okay কন্টিনিউতে ক্লিক করি এখানে কিছু সামারি লিখতে বলতেছে হ্যান ত্যান টাইটেল লিখতে বলতেছে ওকে অনেক বড় হিস্টোরি সবগুলো লাগাই দিলাম আর তো কিছু দরকার নাই লাইসেন্স অদার্স অ্যাকাউন্ট করা দরকার অ্যাকাউন্ট করে যাই ওয়েবসাইট ইউআরএল ওকে আমার ওয়েবসাইটের ইউআরএলটা কি দেওয়া যায় ধরেন এটা হচ্ছে ওয়েবসাইট ইউআরএল এটাই আমি দিয়ে দিলাম save okay add my profile at রিফার্মস ফ্রেন্ডস ওকে ফ্রেন্ডসে ক্লিক করার দরকার নাই কিছু ফ্রেন্ড যেখান থেকে দেখে নেওয়া যায় কিনা ওকে সার্চ প্রোফাইলে আমরা ক্লিক করে চলে আসি এখানে আর কোনো কাজ নাই তো এবার দেখি এখানে আমার লিঙ্কটা অ্যাড হয়েছে কিনা এই যে দেখেন ছোট্ট করে এখানে লেখা আছে ওয়েবসাইট অ্যান্ড ব্লগস এই যে এখানে আমার ওয়েবসাইটের লিঙ্কটা ইউআরএলটা দিয়ে দিছি ঠিক আছে এটা একটা প্রোফাইল ব্যাকলিং হয়ে গেছে একটা পোস্ট কন্টিনিউ এবার যদি আপনাকে পোস্ট করতে হয় যদি আপনাকে এখানে যদি ব্যাকলিং করতে চান তাহলে এখানে আমরা করতে পারি হচ্ছে প্রমোট টু প্রোফাইল ওকে দরকার নাই আমরা দেখি আরও কে কে আছে প্রোফাইল সাইটগুলো একটু ডিফিকাল্ট তারপরে বুঝে বুঝে করতে হবে কাজগুলো অ্যাড টু পোস্ট এখানে অ্যাড টু পোস্ট লেখা আছে আমরা এখানে অ্যাড টু পোস্টে ক্লিক করবো এখানে আমরা চাইলে আমাদের ফাইবার গিকগুলো আমরা প্রচার করতে পারি যখন ধরেন এখানে একটা প্রচার আছে যে আমাদের ম্যাডামের ঠিক আছে একটা পোস্ট আছে এই পোস্টে আমরা ইউজ করি ঠিক আছে ওকে দিয়ে দিলাম ওয়েবসাইট ইউআরএল হচ্ছে উপরেরটা ডট কম কেটে দিলাম ওয়েবসাইট ভিডিও লিঙ্ক দরকার নাই ভিডিও লিঙ্ক নাই পোস্ট হ্যাঁ হ্যাঁ বলেন হ্যাঁ দেখেন আমার এখানে কিন্তু একটা পোস্টও হয়ে গেছে অলরেডি দেখছেন একটা একটা কিন্তু পোস্ট হয়ে গেল অলরেডি তো এইভাবে পোস্ট দেন প্রোফাইল ব্যাকলিং সবই করা যাবে তো এবার দেখি এটাতে কি অবস্থা এটাতে ফার্স্ট নেম দিয়ে দিলাম accept next okay create profile successfully দেখাচ্ছে এবার দেখি আমাদের এখানে ওয়েবসাইটে ইউআরএল রাখার অপশন আছে কিনা ওকে একটা মেল আসছে এটা না okay update recent mail click করলাম একটু রিলোড করে নেই কোনটাতে আসবে ওকে এখানে যদি না আসে আমরা স্পামে দেখতে পারি ফ্রিলান্সার ওকে এখানেও আসে নাই এখানে কখনো কখনো মেল আসতে পারে না আসতে পারে সমস্যা করে নেটওয়ার্কে স্পাম ইস করতে চেক করলাম পাইছি হ্যাঁ আইসে তো এখান থেকে আমরা ভেরিফাই ইমেল অ্যাড্রেসে ক্লিক করবো ওকে আমাদের ফলো করতে বলবে কিছু পেজ ফলো করে দিই সবগুলো সিস্টেম একই দু একটা করলে আপনার মুখস্থ হয়ে যাবে সমস্যা নাই ওকে গ্যালারি ওকে এগুলো আমাদের আর দরকার নেই আমরা এখান থেকে প্রোফাইলে চলে যাব আমরা চাইলে এগুলো সাইটে আমাদের পোর্টফোলিও রাখতে পারি বিভিন্ন ফাইবারের গিকগুলো রাখতে পারি এখান থেকে কিন্তু আমরা ট্রাফিক পাবো এটা যদি প্রিমিয়াম মনে হচ্ছে হ্যাঁ ফ্রি এবং প্রিমিয়াম আপলোড এত তেরো দিন আমরা ব্যবহার করতে পারবো লাইসেন্স এখানে দেখতে হবে যে আমাদের ওয়েবসাইটের ইউআরএল রাখার কোনো জায়গা আছে কিনা ওকে হ্যাঁ ইউআরএল জায়গার একটা জায়গা আছে তো আমরা চাইলে এই ধরেন আমরা যে এর আগে যে ওয়েবসাইটটা রাখলাম ধরেন ফেসবুকের ইউআরএলটাই আমি রাখবো তো এটা আমি এখানে ইউআরএলের জায়গায় আসলে দিয়ে দিতে পারবো দিয়ে সেভ করলেই হয়ে যাবে সেভ তাহলে আমাদের এটা প্রোফাইল ব্যাকলিং হয়ে গেল আমাদের কাজ হচ্ছে প্রোফাইল ব্যাকলিংয়ের কাজ হচ্ছে আমাদের ওয়েবসাইটের যে কোনো জায়গায় আমাদেরকে ইউআরএল লাগতে হবে যদি এখানে যদি না পান সরাসরি তাহলে চলে যেতে হবে এখানে ইডিটের অপশন পাবেন অথবা পেন্সিলের মতো একটা বা কলমের মতো একটা আইকন পাবেন অথবা এইখানে তিনটা ডট পেতে পারেন এক এক জায়গায় এক এক অথবা সেটিংসে যেতে হবে এক এক জায়গায় এক এক রকমের নিয়ম থাকে দেখি সেটিংসে গেলে যদি পান তাহলে হইলো যদি কলমের জায়গায় যান যদি পান তাহলে হইলো দেখেন সেটিংয়ের জায়গায় আসলে আশা করি পাওয়ার কথা দেখি পাই কিনা ওকে এখানে নাই এখানে আদার্স অন্য কিছু আছে তো আমরা এরকম পাবো কোনো না কোনো সাইটের নিয়ম এক এক রকম হয়ে থাকে তো আমরা কিন্তু এই ওয়েবসাইটগুলোতে প্রোফাইল ব্যাকলিং করতে পারবো এবার যদি আমি পোস্ট করতে চাই তাহলে কিভাবে করব দেখি আমরা ব্লগসে ক্লিক করব দেখি ব্লগস ওকে আমরা যেটা করব এই যে উপরে দেখি আপলোডের একটা আইকন আছে আপলোড এখানে ক্লিক করব ওকে সিলেক্ট ফটো এখানে যেহেতু পোর্টফোলিও এই সাইডটাই হচ্ছে ফটোর জন্য তো আমরা ফটো রাখতে পারি এখানে আমাদের যে কোনো একটা ফটো নিয়ে কাজই তো করেন নাই বুঝবেন কেমনে ওকে ধরেন এই ফটোটাই রেখে দিলাম পোর্টফোলিও হিসেবে তো আর কোনো কাজ নাই কিছুক্ষণ পরে এটার কিছু জিনিস দিতে বলবে যেমন টাইটেল ডেসক্রিপশন লোকেশন ক্যাটাগরি কোন ক্যাটাগরিতে যাবে এবং কিছু ট্যাগ এগুলো দিয়ে আপনাকে টোটাল কথা হচ্ছে আপলোড করতে হবে এখানে দিয়ে পাবলিশ মানে আপলোডে ক্লিক করলে পাবলিশ হয়ে যাবে এটা এই যে এখানে যে আমরা ব্লগ দেখলাম বা পোস্টগুলো দেখলাম এখানে আমরা এটা দেখতে পারবো এটা হচ্ছে ফটো ফটোর জন্য বেটার আমরা যদি ইয়াতে চলে যাই পোস্টে যাই ব্লগসে যাই তাহলে আমরা এটা দেখতে পারবো অথবা ডিসকোভারে গেলেও আমরা দেখতে পারবো এই দেখেন এরকমভাবে আপনি পোস্টগুলো করতে পারবেন ঠিক আছে যদি কেউ এখানে ক্লিক করে ধরেন কি রিডিং তাহলে কি আপনার ওয়েবসাইটে তিনি ট্রান্সফার করে নিয়ে যাবে এগুলো হচ্ছে এখানে আপনি ব্লগ পোস্টিংয়ের ক্ষেত্রে খুবই হেল্পফুল হবে এবং এটা ধরতে গেলে আপনার ব্যাকলিং প্রচুর ভালো একটা ব্যাকলিং সাইট এটা তো এটা যদি আমরা ডিএপিএ দেখি তাহলে আমরা মজুটা একটু ওপেন করে দিব ওকে আমরা মজুতে ক্লিক করি ওকে লগ ইন করতে বলতেছে ওকে আমরা লগ ইন করে ফেলি মজাতে দেখেন এখানে কিন্তু পিএ খুবই ভালো পেজ অথরিটিও ভালো ডোমেন অথরিটিও খুবই ভালো স্পাম স্কোর একটু বেশি যদিও এগারো এটা পাশের নিচে হলে বেটার হয় ওকে তাও চলবে চালায় যেতে পারেন এটাতে আপনি এখানে কিন্তু ভালোভাবে পোস্ট করতে পারবেন এখান থেকে ট্রাফিকও পেতে পারেন অনেক হাই ট্রাফিক এটা হচ্ছে মূলত ফটোগ্রাফারদের জন্য বেটার একটা প্ল্যাটফর্ম যদি আপনার কখনো ফটোগ্রাফারদের জন্য কখনো প্রোফাইল ব্যাকলিং এবং ধরেন ব্যাকলিং করার প্রয়োজন পড়ে তাহলে এগুলো সাইটগুলোতে আপনি কাজ করতে পারেন এবার আসি কেউ ব্যাকলিং বের করতে পারেন বিভিন্ন সাইট থেকে অথবা সরাসরি এখানে লিখতে পারেন যে ফটো ইমিশন বা ফটোগ্রাফি সাইট লিস্ট বা ফটোগ্রাফির জন্য আমরা লিখতে পারি ফটো বা ইমেজ সাবমিশন সাইট লিস্ট এরকম লেখা যাবে হ্যাঁ ইমেজ সাবমিশন সাইট লিস্ট এগুলোতে শুধু ইমেজ সাবমিট করার জন্য এই যে পেয়ে যাবেন এখানে মোটামুটি দেড়শোটার মতো শুধু ইমেজ সাবমিট করবেন এখানে এখানে আর কোনো কাজ নাই তো এই হচ্ছে কাজ তো আপনারা তো প্র্যাকটিসই করেন নাই যারা এর আগে ক্লাসগুলো করেন নাই তাদের জন্য তো হতাশা ঠিক আছে আর যারা করছেন করেও কাজ করেন না তাদের জন্য হতাশা ঠিক আছে তো আর যারা নতুন তারা আজকে জাস্ট আপনারা বেসিক আপনাদের জন্য কথা ছিল যে আপনারা একটু কন্টিনিউ কাজ করবেন যেহেতু এখানে দু তিনজন আছে কেউ কথাই বলতেছেন না হয়তো তাদের মাইকে প্রবলেম হয়তো আমার কথা শুনতে পাইতেছে কিন্তু তারা রিপ্লাই করতেছে না তো তাদের সাথে কথা না বলে আসলে কিছুই বলা যাবে না তো আমি আমাদের অন্য একটা ক্লাসের লিঙ্ক দিয়ে দেবো ওইটা দেখে আপনি ইন্ট্রোডাকশন ক্লাস যে আমরা করতে চাইছিলাম আজকে সেটা করতে পারলাম না কারণ হচ্ছে আপনারা কেউ কথাই বলতেছেন না তো ওকে যাই হোক এই হচ্ছে কাহিনী এবার ব্যাকলিং এর শরীফুল ভাই আছেন হ্যালো সবাই হ্যাঁ সনি আপু এখন ব্যাকলিং করতে পারবেন ওকে এইভাবে যখন ব্যাকলিং এর কাজ আসবে ব্যাকলিং এর কাজগুলো করতে হবে এক একটা সাইটের এক এক রকমের মডেল আসবে বা ডিজাইন আসবে তো একটু প্রবলেম হবে তো সমস্যা নাই যদি আপনি একটা সাইড দুইটা সাইড করতে পারেন বাকিগুলো আপনার মাথায় অটোমেটিকলি চলে আসবে আর আমরা অনেক বছর ধরে করতেছি তো যে কোনো সাইটগুলোতে গেলে আমাদের মাথায় একাই কাজ করে যে এখানে এখানে গেলে হয়তো এটা এটা পাবো এত কাজ কতদিন লাগবে এরকম মাথা পেতে আল্লাহ জানে তো আপনি এক সপ্তাহ কাজ করলেই হয়ে যাবে এটা তো বিষয় না ব্যাকলিং এর সাইটগুলো আপনি খালি সাইন আপের সিস্টেমটা বুঝতে হবে একবার যে এটাতে এই রকম সাইন আপ যদি ওই সাইটে যদি ওরকম সিস্টেম থাকে অন্য সাইটে তখন কিন্তু আপনার মুখস্থ হয়ে যাবে যে না এটা করা যাবে প্র্যাকটিস না করলে বা হোমওয়ার্কগুলো না করলে হয় না কিছুই হবে না তো আমাদের আরিফ ভাই তো কথা বলতেছে না আরেক ভাই তো আজকে ক্লাসে অ্যাটেন্ড করে নাই ফার্স্ট ক্লাস এবার আসি আরিফ ভাইয়ের উদ্দেশ্যে বলি বা নতুনদের উদ্দেশ্যে যারা অ্যাডমিশন নিছে তারা কি করবেন প্রথমত আমি একটা ভিডিও আপনাদেরকে দিব আজকে সেটা হচ্ছে ফাইবার গিক কারেকশন বা ফাইবার গিক ক্রিয়েট অ্যাকাউন্ট যারা ফাইবার অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েট করে ফেলছেন তারা শুধু কারেকশন করে নেবেন এবং যারা তৈরি করেন নাই ঠিক আছে তারা ফাইবার অ্যাকাউন্টটা তৈরি করে ফেলবেন আর আমি আরেকটা ক্লাস দিব সেটা হচ্ছে ক্যানভার উপর ক্যানভাটা মোটামুটি দেখে নেন তাহলে আর ক্যানভা নিয়ে কোনো সমস্যা হবে না এই দুইটা ক্লাস দেখলে হয়ে যাবে আর আমাদের সপ্তাহে তিন দিন করে ক্লাস হবে তো শনিবার সোমবার আর হচ্ছে বুধবার তো সপ্তাহে তিন দিন ক্লাস যদি আমি যদি আপনাদের বেসিক একদম খারাপ থাকে তাহলে আমাকে মাঝখানে কালকে দেখি আমি চিন্তা ভাবনা করি হয়তো চারটা বা পাঁচটার দিকে আমি যদি চাই অথবা নয় শনিবার সোমবার থেকে অথবা শুক্রবার থেকে তাহলে আমি আপনাদের জন্য এক্সট্রা ক্লাসগুলো করে দিব মানে হচ্ছে তাহলে ক্লাস হবে রবিবার মঙ্গলবার আর হচ্ছে বৃহস্পতিবার তিন দিন ক্লাস এবং এখানে তিন দিন টোটাল কথা হচ্ছে আপনার বেসিক একদম দূর হয়ে যাবে তাহলে একসাথে আপনি দুইটা ক্লাস একসাথে করতে পারবেন আর যারা মনে চায় যে না ওইখানে আপনাদেরকে যার বেসিকগুলো শিখাইতে থাকবো মানে আপনাদের ক্লাসগুলোতে যারা এখানে আছে একটু ভালো পজিশনে আছে বা প্রথম থেকে আবার শুরু থেকে শিখতে চাচ্ছেন তাহলে ওইভাবে শিখতে পারবেন আপনারা প্রথম থেকে তাহলে ওই ব্যাসে অ্যাড হইলে মানে আপনাদের গ্রুপ একটাই থাকবে জাস্ট আপনারা যারা যারা ক্লাস করতে চাবেন তাহলে আমি ওদেরকে একটা শিডিউল দিয়ে দিব ওই শিডিউল মতে আপনারা রবিবার মঙ্গলবার আর বৃহস্পতিবারে অ্যাটেন্ড হবেন দিনের বেলা হতে পারে চারটার দিকে হতে পারে তিনটার দিকে অথবা হতে পারে পাঁচটার দিকে আমি ক্লাস নিব ঠিক আছে তো এই হচ্ছে কাহিনী যেহেতু আপনারা কথা বলতে পারতেছেন না আমি একজাক্টলি আপনাদের সাথে মতামত বিনিময় করতে পারতাছি না এই হচ্ছে বিষয় তো আমি একটা আপাতত ইন্ট্রোডাকশন ক্লাসের একটা ভিডিও আপনাদেরকে দিয়ে দিচ্ছি ওইটা দেখে কি কি শেখানো হবে মোটামুটি আপনারা আইডিয়া পেয়ে যাবেন ওইটার উপরে ওকে তাহলে আজকের রেকর্ডিংটা স্টপ করে দিলাম